আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী দিন ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা গাছ গাছে পলাশ আর শিমুলের মেলা সবকিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন ফাল্গুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতই বর্ণের সাজ বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা সকল কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি তাই কবির ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত সবাই বসন্তের শিহরণে মেতেছে আজ বসন্তকে সামনে রেখে গ্রাম বাংলায় চলছে মেলা সার্কাস সহ নানা বাঙালি আয়োজনের সমারোহ দিনটিকে আরও উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আগামীকাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সম্মেলনে সৌদি আরব ইরান মিশর পাকিস্তান ও তানজানিয়ার কারিগণ উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমুন সরোয়ার কমল বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল কক্সবাজার আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন সংস্থার আয়োজনে এই সম্মেলনে শাইক doctor Mohammad bin Ismail Al Ali শায়ক ইউসুফ সাকিম আল আজহারি সহ প্রখ্যাত কারিগণ কোরআন তেলোয়াতে অংশ নেবেন এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন কৌশল বিষয়ে ছয় দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ চকরিয়া উপজেলা রিসোর্স সেন্টারে শেষ হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স কর্মকর্তা ফেরদুসি বেগম প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিরিশ জন শিক্ষক অংশ নেন প্রশিক্ষণে ইংরেজি বিষয়ে শিশুদের শোনা বলা লেখা ও পড়া বিষয়ে অর্জন কৌশল এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ফিডব্যাক দেওয়ার মাধ্যমে গুণগত মান উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থ বছরে মহেশখালী উপজেলার উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে পৃথক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতানব্বই হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন সূত্র জানায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট সরকারি সংরক্ষিত পাহাড় কর্তন ও অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল খবর পেয়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে দশটি স্পটে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন এ সময় গর্জনিয়া ভূমি অফিসের তহসিলদার ও আনসার বিডিবি সদস্যরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আজ বিকেলে রামু উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত বালু প্রকাশ্যে নিলাম দেওয়া হবে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ হতে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনপঞ্চাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা সাতচল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা বাইশ